আসসালামু আলাইকুম লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে বন্ধুরা আশা করি অনেক বেশি ভালো রয়েছেন বন্ধুরা আপনি যদি সত্যি স্টুডেন্ট হয়ে থাকেন অথবা আপনি স্টুডেন্ট ছিলেন এখন পড়াশোনা করছেন না অথবা আপনার স্টুডেন্টের পাঠ সমাপ্তি করেছেন অথবা শিক্ষা জীবন সমাপ্তি করেছেন এ ধরনের হয়ে থাকলে আপনার জন্য একটি গোল্ডেন অপরচুনিটি রয়েছে সেটি হচ্ছে যে আপনি যদি আপনার স্টুডেন্ট লাইফের মধ্যে কোনো প্রজেক্ট ফাইল বা বিশেষ করে thesis research file exam result তারপর সার্টেন অ্যামাউন্ট অফ মানি এখান থেকে পেয়ে যেতে পারেন সেই ফাইলগুলো জমা দিয়ে বিশেষ করে ক্যাটাগরির মধ্যে পড়ে লেকচার নোট প্র্যাকটিক্যাল নোট তারপরে এসে বা টিউটোরিয়াল সংক্রান্ত আদার্স যে নোটগুলো রয়েছে সেই নোটগুলো যদি আপনি এখানে সাবমিট করেন সেই সাবমিট করা নোট এর এগেনস্টে টেন ডলার থেকে থার্টি ডলার পর্যন্ত আর্নিং জেনারেট করা সম্ভব হবে সো আশা করি বুঝতে পেরেছি তো স্টেপ বাই স্টেপ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সো সো ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো বলতে হয় আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেলাইকনটি অ্যানেবল করে দিন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এবং আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন এবং বেশি বেশি করে লাইক দিন এবং শেয়ার করুন আপনার একটি লাইক এবং একটি শেয়ার আমাকে আরও বেশি ভিডিও তৈরি করার ভালো ভালো ভিডিওগুলো উপহার দেওয়ার জন্য অনুপ্রাণিত করে সত্যি এবং পাশাপাশি আরও একটি বিশেষ অনুরোধ জানাবো সেটি হচ্ছে রিসেন্টলি আমি একটি নতুন চ্যানেল ওপেন করেছি যেটির নাম হচ্ছে মেক মানি অনলাইন এবং সমস্ত ইংলিশ রিলেটেড ভিডিওগুলো এই চ্যানেলের মধ্যে পাবলিশ করা হচ্ছে আশা করি এই চ্যানেলটিকে সাপোর্ট করুন তার মানে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি এনেবল করে দিন ইংলিশ রিলেটেড কন্টেন্ট পেতে চাইলে মেক মানি অনলাইনের সাথে থাকুন সো ফিরছি একটু পরে সাথেই থাকুন রাইট হাঁটি হাঁটি পা পা করে চলে আসলাম আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটিতে এই ওয়েবসাইটটি একটি ইউএসএ বেসড ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটের কাজ হচ্ছে বিশ্বের মধ্যে যত ইউনিভার্সিটি আছে এবং সেই ইউনিভার্সিটি বা শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়া স্টুডেন্টদেরকে কিন্তু অনুদান দিয়ে তাকে তার মানে বলা যায় এটি একটি দাতব্য প্রতিষ্ঠানের মতো সো এই ওয়েবসাইটটিতে আসার পরে প্রথমত আপনি ইন্টারফেস খুঁজে পাবেন এই ইন্টারভিউতে আসার পরে প্রথমত যে কাজটি করবেন এখানে যে একটি আইকন দেখতে পাচ্ছেন এই আইকনে ক্লিক করার পরে আপনি এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারেন সো আপনি ইউএসএ সিলেক্ট করে দিতে পারেন ইংলিশ সিলেক্ট করে দিতে পারেন অথবা ইংলিশ জিবি অথবা এখান থেকে যে কোনো একটি আপনার কান্ট্রি বেসিস ল্যাঙ্গুয়েজটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন সো আশা করি সেটি করতে পারবেন এবার আমি চলে আসছি মূল আলোচনায় আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এখানে আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে তো তিনভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন প্রথমত আপনি ফেসবুকের মাধ্যমে অথবা আপনি গুগলের মাধ্যমে অথবা সরাসরি আপনি আপনার ইমেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড এবং নেমগুলো প্রোভাইড করে সো আমি সাইন আপ করছি জিমেলের মাধ্যমে জিমেলের মাধ্যমে সাইন আপ করে নেওয়ার পরে আমার সব কিছু কিন্তু ওকে হয়ে যাবে সো এখানে আমি সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে দেওয়ার পরে জাস্ট একটু ওয়েট করতে হবে অলরাইট এরপরে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস উপস্থিত হবে এরপর আই স্টার্টেড স্টাডিং ইন আপনি কখন পড়াশোনা করেছেন সেটি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন সো এখানে আমি দু দিচ্ছি এরপর studied at type your university name university নেমটা আপনাকে অবশ্যই এখানে প্রোভাইড করতে হবে সেটি হচ্ছে আমি একটি ফাইল তৈরি করে ফেলেছি জাস্ট আপনাদেরকে ড্যামো হিসেবে দেখানোর জন্য সেটি দেখাচ্ছি এটি হচ্ছে ইউনিভার্সিটির নামটা দেওয়ার পরে জাস্ট আপনাকে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেল দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টটি পুরোপুরি তৈরি হয়ে গেল এবার আমাকে যে কাজটি করতে হবে আমার ফাইলটি আপলোড করতে হবে এখানে আর আপনার কোনো কিছু করার দরকার নেই জাস্ট আপনি এখানে আপলোডে ক্লিক করবেন আপলোড ইয়ার ডকুমেন্ট এখানে বলেছে যে you earn fifty points per approval document upload now and become student here hero অথবা আপনি এখানে আপলোডে ক্লিক করে কিন্তু আপনি আপনার কাজটুকু সেরে ফেলতে পারেন সো এখানে আসার পরে প্রথমত আপনাকে এখানে একটি ফর্ম দিয়েছে ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে সো ইউনিভার্সিটি নেম আমি দিয়েছি আপনি চাইলে ইউনিভার্সিটি নেমটি পরবর্তীতে এডিট করে ফেলতে পারবেন এরপর course search by course code or name এরপর ব্রাউজ মাই ফাইলস ফাইলসটাতে ক্লিক এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর আমি আমার ফাইলটি এখানে কিন্তু সাবমিট করছি সাবমিট করার পরে অ্যাট অ্যানাদার কোর্সেস এখানে চাইলে আপনি আরও কোর্স সাবমিট করে ফেলতে পারবেন জাস্ট আপনাকে যত ফাইল সাবমিট করবেন তারপর আপনার বিশ্বের যোগ্যতা তত বেশি বেড়ে যাবে এবং আপনি এখান থেকে তত বেশি টাকা বা ডলার পাওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে অলমোস্ট তো সাবমিট ডকুমেন্ট আপনাকে ক্লিক করতে হবে একটু পরেই অলরাইট এটি আমার আপলোড হয়ে গিয়েছে এবার এই যে ফাইলটি এখানে শো করছে এবার আমি সাবমিট ডকুমেন্টে ক্লিক করছি এখানে একটি ইমেল স্যাক করতে বলেছে আমি ইমেলটা স্যাক করছি এই যে একটি ইমেল চলে এসছে যে confirm your email address on S to doc C Studocu এরপর আমি কনফার্মেশনে ক্লিক করছি অর্থাৎ আপনি সাইন আপ করার পরে বা অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনার কাছে একটি ইমেল চলে আসবে ইমেলটি আপনাকে কনফার্ম করতে হবে সো আমি ইমেলটি কনফার্ম করে ফেলেছি এবার আমি আমার আবার ফাইলে চলে আসছি সেটা হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে আপনি আপনার ফাইলটি কি ক্যাটাগরি রিলেটেড সো আমি আদার সিলেক্ট করছি এরপরে আমার ফাইলের নামটি চলে এসছে এরপর একাডেমিক ইয়ার হচ্ছে টু থাউজেন্ড সেভেন্টিন এরপর একটু শর্ট ডেসক্রিপশন দিতে হবে দিস ইজ এ আপনি মিনিমাম একশো ওয়ার্ডের মধ্যে এখানে ডেসক্রিপশনটা লিখবেন আশা করি বুঝাতে পেরেছি যে আপনি যে ফাইলটি সাবমিট করেছেন সেই ফাইলটি রিলেটেড বা ফাইল রিলেটেড ডেসক্রিপশনটা মিনিমাম আপনি একশো শব্দের মধ্যে দেবেন দেন এরপর আপনি বক্সে ক্লিক করবেন দেন আপনার সাবমিট ডকুমেন্টে আপনি ক্লিক করবেন এরপর আপনাকে একটু ওয়েট করবেন we are analysing your documents this, this may take a while এটি অ্যানালাইসিস করছে এবং অ্যানালাইসিস করার পরে জাস্ট আপনাকে কিন্তু একটা ইমেইল পাঠাবে যে তারা রিভিউ করার পরে আপনার যে ফাইলটি আপলোড করেছেন সেই ফাইলটি রিভিউ করার পরে অবশ্যই তারা একটি মেইল পাঠাবে সেই মেইল পেয়ে পেয়ে গেলে আপনি বুঝবেন যে আপনার ফাইলটা তারা অ্যাপ্রুভ করেছে দ্যাটস ইট এতটুকু কিন্তু অ্যানাপ জাস্ট আপনি ফাইলটি আপলোড করলে যে যে দেখানো পদ্ধতি আমি দেখিয়ে দিয়েছি সেই পদ্ধতি অনুসারে আপনি আপনার ফাইলগুলো সাবমিট করবেন আশা করি বুঝাতে পেরেছি এই ছোট্ট কাজটুকু করে আপনি অবশ্যই কনফার্ম করে নিতে পারেন প্রায় দশ থেকে তিরিশ ডলারের মতো সো এখানে is offer for your documents so leave your PayPal email address below and we will transfer your money within two business days two business ড্যাশের মধ্যে কিন্তু তারা এই পেপ্যাল মানিটা কিন্তু তারা কনফার্ম করে দিবে তার মানে হচ্ছে এখানে আপনি আপনার পেপ্যাল অ্যাড্রেসটা দিবেন সো পেপ্যাল অ্যাড্রেসটা দেওয়ার পরে that's it so thank you চলে এসছে ইউ আর অসাম তো আপনাকে এই এখানে invite your friends to sell documents as well copy and URL below and share এটা কপি করে এটি শেয়ার করতে বলেছে that that was easy upload more documents so আপনি যত খুশি এখানে ডকুমেন্ট আপলোড করে নিতে পারেন আশা করি বোঝাতে পেরেছি সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক দিন কমেন্ট করুন এবং বেশি বেশি শেয়ার করুন বন্ধুদের মাঝে যারা স্টুডেন্ট রয়েছেন অথবা যারা অনুদান নিতে চাচ্ছেন তারা কিন্তু এই ধরনের গোল্ডেন অপরচুনিটির খবর অনেকেই জানেন না আশা করি আপনার একটি শেয়ারের মাধ্যমে তারা কিন্তু উপকৃত হতে পারে সো ঘরে বসে না থাকে নিজে উপকৃত হন অপকে উপকৃত হওয়ার সুযোগ করে দিন পাশাপাশি পরিশেষে আরেকটি অনুরোধ জানাবো চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা ঘন্টি এনেবল করে দিন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এবং আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন এবং লাইক কমেন্ট শেয়ার তো মাস্ট এবং আরেকটি স্পেশাল অনুরোধ সেটি হচ্ছে আপনি আমার নতুন চ্যানেল চ্যানেল মেক মানি অনলাইনকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি এনেবল করে দিন সুস্থ থাকুন ভালো থাকুন সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিউব এবং মেক মানি অনলাইনের সাথে জুড়ে থাকুন I'll catch you guys in my next video till then take care